বন্ধুরা তিন নং সাগলাদাহ ইউনিয়ন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মাসুম তকদার সাগলাদাহ ইউনিয়ন খুলনা জেলার তেরোখাদা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার মেলা বসে এই ইউনিয়নে মেলাকে কেন্দ্র করে এই ইউনিয়নে ব্যাপক লোকের সমাবেশ ঘটে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর লোকজনের উপস্থিতি মনে করিয়ে দেয় বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্যকে আঠারো বাকি নদীর তীরে অবস্থিত সাগলাদাও ইউনিয়ন এই ইউনিয়নের মোট আয়তন চব্বিশ দশমিক সত্তর বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় সাঁত্রিশ হাজার জন ইউনিয়নের গ্রামের সংখ্যা বাইশটি এবং মৌজার সংখ্যা এগারোটি আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো সাগলাদাওয়া ব্রিজ এই ব্রিজটি পার হলে সামনেই সাগলাদা বাজার এবং বাজারের পাশেই রয়েছে বুড়ি মায়ের মন্দির এই মন্দিরকে কেন্দ্র করেই প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার মেলার আয়োজন করা হয় আঠারো বাকি নদীর তীরে অবস্থিত এই ইউনিয়ন ইউনিয়নের চারদিকটাই নদী বেষ্টিত হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর চারদিকে সবুজের সমারোহ এবং বিস্তীর্ণ ফসলের মাঠ এই ইউনিয়নের মানুষের প্রধান পেশা হল কৃষিকাজ ধান এবং মাছ চাষ হল ইউনিয়নের লোকদের প্রধান পেশা বৈশাখ মাসে ধান কাটার কাজ শেষ হওয়ার পরেই মেলার আয়োজন এখানকার অধিবাসীদের মনের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এই ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য যেমন দর্শনীয় তেমনি এর নামকরণ নিয়েও রয়েছে একটি ঘটনা আঠারো বাকি নদীর তীরের সাগলাদাও বাজারের পাশে বুড়িমায়ের গাছতলায় এক ব্যবসায়ী মানত করে যে তার ব্যবসায় লাভ হলে একটি ছাগল দান করবেন কিন্তু তিনি সেই ছাগল দান করেন নাই যার পরিপ্রেক্ষিতে তার নৌকা ছাগল নিয়ে হাটে যাওয়ার সময় এই বাজারের সন্নিকটে আসা মাত্র নৌকাটি ডুবে যায় এবং সমস্ত ছাগল মারা যায় বা দহন হয়ে যায় যাহার কারণে এই বাজারের নামকরণ করা হয় ছাগলাদহ বাজার আর এই বাজার ছিল এই এলাকার সর্ববৃহত্তর বাজার এই বাজারের নাম অনুসারে ইউনিয়নের নামকরণ করা হয় ছাগলাদহ ইউনিয়ন এই মেলায় আসার ব্যবস্থাও খুব সহজ তেরোখাদা থেকে বাস অথবা লেগুনা যোগে হারিখালি বাস স্ট্যান্ড এরপর হারিখালি বাস স্ট্যান্ড থেকে ভ্যানে করে সাগলাদা বুড়িমায়ের গাছতলা আসা যায় অথবা খুলনা থেকে যারা আসতে চান খুলনা থেকে জেলখানা ঘাট পার হয়ে সেনের বাজার তারপর বাস অথবা লেগুনা যোগে হারিখালি বাস স্ট্যান্ডে আসতে হবে হারিখালি বাস স্ট্যান্ড থেকে ভ্যানে করে সাগলাদা বুড়িমায়ের গাছতলায় আসা যায় আদিকাল থেকেই এই বুড়িমায়ের গাছতলা এখানে অনেক আগে থেকেই একটি গাছকে কেন্দ্র করে হিন্দু ধর্মের লোকজন পূজা করত এখানে অনেকেই অনেক কিছু মানত করত যাহা থেকে তাদের মনের বাসনা পূর্ণ হতো কেহ মানত করলে তাহার রোগ থেকে মুক্তি পেত প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার মেলার আয়োজন করা হয় এই মেলায় বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী লোকজন আসে এছাড়া সকল ধর্মের লোকজন আসে স্বেচ্ছা সেবকগণদের সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম এবং বুড়ি মায়ের ভক্তদের বিভিন্ন দান ও সাহায্যের মাধ্যমেই চলতে থাকে এই প্রসাদ বিতরণের কাজ দান ও সাহায্যের মাধ্যমে পূর্ণ অর্জন এবং মেলার আনন্দ মিলেমিশে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় একদিকে চলছে প্রসাদ রান্না করার কাজ এবং অন্যদিকে স্বেচ্ছাসেবকগণ নিজ হাতে তা বিতরণ করছেন ভক্তবৃন্দগণ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তা গ্রহণ করছেন প্রসাদ গ্রহণের পর ভক্তবৃন্দগণ তা আহার করছেন পরম তৃপ্তি সহকারে এটা সত্যি এক অন্যরকম আনন্দ একদিকে প্রসাদ গ্রহণ এবং অন্যদিকে মেলার আনন্দ সব কিছু মিলে দিনটি স্মরণীয় হয়ে থাকে সকলের মনে এটি হলো বুড়িমায়ের গাছতলা মন্দির কমপ্লেক্সের প্রধান ফটক মন্দির কমপ্লেক্সের ভিতরেই রয়েছে ফ্রিতে তৃষ্ণার্তদের পানি পানের সুব্যবস্থা এই জায়গাটি হল বুড়িমায়ের গাছতলা এখানে মেলা উপলক্ষে মায়ের ভক্তরা আসেন বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আবার কেউ কেউ তা নিচ্ছেনও পরম শ্রদ্ধার সাথে সারাদিন ধরে চলতে থাকে মায়ের প্রতি ভক্তদের শ্রদ্ধা নিবেদন কেউ বা আবার মনের বাসনা পূর্ণ করার জন্য মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে পুজো করছেন আপন মনে মন্দির কমপ্লেক্সের ভিতরেই রয়েছে বাহারি জিনিসপত্রের দোকান প্রয়োজন অনুযায়ী যার যা ইচ্ছা এখান থেকে ক্রয় করছেন কেউ কেউ মেলায় যে বিষয়টি সবথেকে বেশি নজরকারী সেটি হলো নাগরদোলা মেলায় এসেছে অথচ নাগরদোলায় ওঠেননি এমন লোক পাওয়া খুবই মুশকিল সব বয়সের এবং সকল শ্রেণী পেশার লোক আনন্দ উপভোগের জন্য নাগরদোলায় চড়ছে পানি ছাড়াও কি নৌকা চলতে পারে হ্যাঁ বন্ধুরা এই ঐতিহ্যবাহী মেলায় এটিও সম্ভব মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনিও চড়তে পারবেন পানি ছাড়া এই নৌকায় সাথে সাগরের ঢেউ উপভোগ করা যায় মেলায় আগত শিশু কিশোরদের আনন্দ আরও বাড়িয়ে দেয় কৃত্রিম এই ঘোড়া এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ার মতো চারদিকে শুধু সবুজের সমারোহ রাস্তার দুপারে সারি সারি দোকান মেলার সৌন্দর্যকে যেন আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে ভাই তরমুজ কত করে মাত্র দশ টাকা আমরা তো ঢাকায় পঞ্চাশ টাকা কেজি কিনি তরমুজ তো খুব বড় বড় সাইজের ভাই তরমুজ যে সাদা সাদা নেওয়া মিষ্টি নেওয়া ভালো সার্ভিস দিচ্ছেন সার্ভিস তো দিচ্ছি সাধারণত গ্রামে যে মেলা হয় তা শহরের মেলার থেকে সম্পূর্ণ ভিন্ন গ্রামের মেলাতে যে সকল জিনিসপত্র পাওয়া যায় তা গ্রামীণ জীবনের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এখানকার মেলার বেশিরভাগ দোকানই নিত্য প্রয়োজনীয় পণ্যের লোকজন মেলা থেকে পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তা আবার জুরিতে করে বাড়ি ফিরছেন এই দৃশ্যই মনে করিয়ে দেয় গ্রামীণ জীবনের ঐতিহ্যকে সবার সেরা তালপাখার দোকান থেকে শুরু করে বাহারি রঙের খেলনা বেলুনের দোকান এবং নানান রং ও ডিজাইনের চুল বাঁধার কাটা ও খোপার দোকান দেখতে পাওয়া যায় এই মেলায় মেলায় রয়েছে নানান রং ও ডিজাইনের বেল্টের দোকান সাথে আছে সুন্দর সুন্দর চশমা ও ঘড়ির দোকান গৃহস্থালীর দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্রের দোকানও রয়েছে এই মেলায় কেউ বা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছেন প্রসাধন সামগ্রী মেলায় যে দোকানগুলিতে সবচেয়ে বেশি ভিড় হয় তা হলো বাচ্চাদের খেলনার দোকান এবং গহনার দোকান বাচ্চাদের খেলার বিভিন্ন উপকরণ বাচ্চাদেরকে আকৃষ্ট করে গহনার দোকানগুলিতে থরে থরে সাজিয়ে রাখা গহনার দৃশ্য ক্রেতাদেরকে আকৃষ্ট করে খুব সহজেই গহনার দোকানগুলিকে দেখলে মনে হবে এ যেন সত্যি সত্যি মণিমুক্তার দোকান ক্রেতাদের ক্রয়ের সুবিধার্থে গহনার মূল্য তালিকাও দেওয়া আছে গ্রামীণ বাংলায় বর্তমানে রাখালের বাঁশির সুর শুনতে পাওয়া না গেলেও বাঁশির দোকানের দেখা মেলে গ্রামীণ এই মেলায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের জিনিসপত্র রয়েছে এই মেলায় থরে থরে সাজানো নানান রঙের প্লাস্টিকের ফুল দেখলে মনে হবে এ যেন সত্যিকারের ফুল প্লাস্টিকের ফুল হলেও ক্রেতার কোনো কমতি নেই ফুলের দোকানে মাটির তৈরি তাল সিম পেঁপে পটল করলা ফুলকপি দেখলে মনে হবে এ যেন সত্যিকারের সবজির দোকান ক্রিকেট খেলা তো সবাই পছন্দ করে আর তাই তো সব বয়সের লোকজন এসেছে এই দোকানগুলিতে তাদের পছন্দ মতো ব্যাট কিনতে সুন্দর পরিপাটি করে সাজানো মিষ্টি পান দেখলেই খেতে মন চাইবে যে কারোর মাত্র দশ টাকা মূল্যেই পেয়ে যাবেন এক প্যাকেট পপকর্ন গ্রামীণ মেলায় আকর্ষণীয় আরও একটি দিক হলো ভুট্টা পোড়া মাত্র বিশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই সুস্বাদু ও পুষ্টিকর খাবারটি অর্ডার করা মাত্রই আপনার সামনেই তৈরি করে দেওয়া হবে এটি হাতে চালিত একটি লোহার তৈরি বাতাসের মেশিনের মাধ্যমে পুরানো হয় মাত্র অল্প সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়াটি শেষ করা হয় চোখের সামনে ডুবো তেলে পাঁপড় ভাজতে দেখলে খেতে মন চাইবে সবারই তেঁতুল চালতা বড়ই আম জলপাই আরও নানান রকমের আচার দেখলেই জিবে জল চলে আসবে নিমেষেই শুধু জিবে জল যে আসবে তা নয় খেতেও মন চাইবে এই ভিডিও দেখে আপনার জীবেও হয়তো জল এসে গিয়েছে মাত্র দশ টাকার বিনিময়ে আপনিও পেয়ে যাবেন একটি মিষ্টি পান নানান রকমের মশলা এবং ফ্লেভারের মিশ্রণে তৈরি এই পান আপনাকে এনে দিবে এক অন্যরকম তৃপ্তি থরে থরে সাজানো মিষ্টির দোকান দেখলে খেতে মন চাইবে যে কারোরই সারিবদ্ধভাবে বসা মিষ্টির দোকানগুলিতে ভিড় লেগেই থাকে সর্বক্ষণ সকাল থেকে রাত অবধি চলতে থাকে এই বেচাকেনা একদিকে কাস্টমারদের উপচে পড়া ভিড় অন্যদিকে দোকানদারদের ব্যস্ততা সব কিছু মিলেমিশে খুব দ্রুতই পার হয়ে যায় দিনটি কি আছে চারটি ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা সকাল ভালোবাসা চিনি ছাড়া মিষ্টি দাদারা কিনবে মদিরা পড়বে দাদারা কিনবে মদিরা পড়বে সকাল বিকাল ভালোবাসা চিনি ছাড়া মিষ্টি মেলার সমস্ত প্রক্রিয়া যখন পরিপূর্ণ হয়ে যায় তখন বুড়ি মায়ের মন্দির থেকে রথযাত্রার মাধ্যমেই এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়